আমার এনিমিকে আমি হাত জোর করে বলেছি এনিমি তুমি আমায় মেরো না এই কথাটা কিন্তু কেউ বলে না এই তোর এনিমি মারবে এইখানে লুকা ওইখানে লুকা এনিমি যদি মারে যদি আমি এনিমিকে বলি এনিমি আমায় মেরো না এনিমি কি আমায় মারবে